সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটের ভিতরে যাই আমরা দেখব যে তিনি কি ধরনের থিম ব্যবহার করতেছে সেটা আমরা দেখব ওকে সেটা একদম সিম্পল প্রসেস কারণ আমরা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি অনেক ক্ষেত্রে অনেক রকমের বায়ার আসে যারা আমাদেরকে বলে যে আমাদের একটা ব্লগার সাইট অথবা আমাদের একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করে দাও হুবহুব এরকম যেন থাকে বা ক্লোন যেন এরকম থাকে মানে এক কথায় হচ্ছে তার মতো যেন দেখা যায় যদি আমাদের যদি জানা থাকে যে এটা কোন থিম দিয়ে এটা তৈরি করছে তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হয় যে আমরা তাহলে কিন্তু আমরা সহজেই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ওয়েবসাইটগুলো তৈরি করে দিতে পারবো তাই না তো এটা কিভাবে করে সেটা দেখানোর জন্য আমরা চলে যাব হচ্ছে প্রথমে আমি এখানে লিখব হচ্ছে এখানে আমরা থ্রি ডট আছে এখানে ক্লিক করব থ্রি ডট থেকে ক্লিক করে চলে যাব মোর থেকে চলে যাব হচ্ছে এক্সট্রেকশন থ্রি ডট থেকে মোর মোর থেকে এক্সট্রেকশন এখানে আসার পরে আমরা ক্লিক করব ক্লিক করার পর উপরে দেখেন তিনটা ডট আছে এটার বলা হয় মেন মেনু মেন মেনুতে আমরা ক্লিক করার পরে নিচে দেখেন লেখা আছে ওপেন কম ওয়েব স্টোর এখানে আমরা ক্লিক করব আমি দুইটা ম্যাথডই দেখা দেবো সমস্যা না আরেকটা ম্যাথড যারা এখানে আসবে না তারা অন্য ম্যাথডে কাজ করতে পারেন যেমন আমি এখানে আমি যদি লেখি অটফ্রেস অটফ্রেস ওকে অটফ্রেস theme detector okay detector detector okay WordPress theme detector এটা লিখে যদি আমরা সার্চ করি প্রথমে আপনারা দেখেন প্রথমে আপনারা একটা ইয়া পাবেন এক্সট্রিকশন পাবেন চাইলে আপনারা ইউজ করতে পারেন না চাইলে না ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি অ্যাকচুয়ালি আমি নিজে এটা ইউজ করি কখনো কখনো আমার যখন এটা প্রয়োজন হয় আর এটা অলরেডি পঞ্চাশ হাজার মানুষ ইউজ করতেছে মানে ডাউনলোড করছে আর কি ইউজার আছে তো এটাতে কি করে এটা যদি আমরা দেখতে চাই তার আগে আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা আমাদের এটা অ্যাড করে নিতে হবে ক্রোম ব্রাউজারে ওকে তো আমরা এটা এখানে অ্যাড করে দিই তার আগে অ্যাড করে দিলাম ডাবল ক্লিক করে অ্যাড করে এই লেখাটা আমরা গুগলে সার্চ করতে পারি এটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি আমরা দেখেন গুগলেও প্রথমে আমরা এটা পেয়ে যাব দেখেন আমরা এখান থেকে ক্লিক করলে আমরা এটা পেয়ে যাব একই জায়গায় নিয়ে আসবে যাদের এই জায়গায় আসবে না তারা গুগল থেকে এইভাবে সার্চ করে আসতে পারেন সেম জায়গায় নিয়ে আসবে ওকে তো যাই হোক আমার এটা ইনস্টল হয়ে গেছে এখানে দেখেন আরও অনেকগুলো আছে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন তো আমরা যেটা করব এখান থেকে আমি এটা ওপেন করে দিব ওপেন এখানে দেখেন মার্ক করে দিলাম বা পিন করে দিলাম পিন করে দিলে এটা এখানে দেখাবে এবার আমি চাচ্ছি যে আমার প্রয়োজনীয় যে ওয়েবসাইটগুলো আছে সেটা তারা বা তারা কী ধরনের থিম ইউজ করছে সেটা দেখতে যাবো আমি যদি এখানে যাই ধরেন আমার কিছু সিরিয়াল আছে যেমন আমি লাইক করি একজাক্টলি যেমন কুরুল উসমান যারা আছেন <laughs> কুরুল উসমান প্রেমিক তুর্কি সিরিজ আমি যদি ওদের থিমগুলো দেখতে চাই ধরেন এখানে আমি অনেকগুলো দেখতে পারবো ওকে ওকে একটা একটা করে ক্লিক করি এই একটা এটাও ক্লিক করতে পারি অনুবাদ বাংলা এটাও ক্লিক করতে পারি আরও দেখি কিছু আছে কিনা লার্নিং লার্নিং আরও অনেকগুলো দেখতেছি কিছু কিছু এখানে ব্লক সাইট আছে সেগুলো আমি ইগনোর করে যাইতেছি আর কি ওকে এখানে কয়েকটা দেখলাম দেখি বের হয় তো যারা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে করে তাদেরগুলো দেখা যায় যারা ব্লগার দিয়ে করে তাদেরগুলো আসলে ফাইন্ড করতে পারে না এই ইনটায় ওকে তো আমরা তিনটা এখানে ওয়েবসাইট বের করলাম এটা হচ্ছে অনুবাদ আমরা যদি এখানে ক্লিক করি আর ডিটেক্ট করি দেখি তারা কি থিম দিয়ে ইউজ করতেছে এই ওয়েবসাইটটা বানাইছে সেটা যদি আমরা দেখতে চাই এখানে আমরা ক্লিক করলাম দেখেন এখানে থিমের নাম হচ্ছে জেনা নাকি ওকে যাই হোক জেনা বা জানা তো আমরা এটা যেটা করব এটা করছে এলিমেন্টর দিয়ে Bangla font Bangla web font এটা লিখছে ওকে যারা বাংলা নিয়ে কাজ করতে চান তারা এই ফন্ট বা এই প্লাগ দিয়ে লিখতে পারেন এটা বা আমি একটা ভালো একটা আইডিয়া পেলাম এটা সম্পর্কে আমি জানতাম না ওকে যাই হোক ভালো হলো SEO rank method SEO plug okay এটাতে কাজ করে তার ওয়েবসাইটের ভিতরে মোটামুটি অনেক কিছু বের হয়ে আসলো তো আমি যদি আবার আমি যদি এই থিমটা আমি সার্চ করি লেখলাম হচ্ছে এটা থিমের নাম লেখলাম জান্না না হ্যাঁ? জান্না থিম ডেমো এই থিমটা আছে কিনা সেটা দেখার জন্য আমি এই বাকিটুক লেখলাম দেখেন Jannah theme newspaper newspaper magazine আর news body body press okay এটা হচ্ছে এই থিমটা আর এটা ডলারের প্রাইস হচ্ছে উনিশ উনষাট ডলার বর্তমান প্রাইস লাইসেন্স প্রাইস হচ্ছে উনিশশো উনিশ ষাট ডলার আর এখন মনে হয় এক্সটার্নাল চার্জ নেবে এতগুলো যাই হোক এটা তো এখানে দেখেন এই এটা হচ্ছে ধরতে গেলে নিউজ পোর্টাল সাইট যারা তৈরি করে তাদের জন্য এটা তো এটা এই থিমটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম এইভাবে কিন্তু আমরা থিম থিম ফাইন্ড করতে পারি এবার যদি বায়ার বলে তাহলে বলবো যে হ্যাঁ এই লিঙ্কটা দিয়ে দিবেন যে এখান থেকে থিমটা কিনে আমাকে দাও আমি তৈরি করে দিতেছি আর যদি বলে যে না তোমাকে কিনতে হবে তাহলে আপনাকে এইভাবে কিনতে হবে ওকে যাই হোক তো এটা একটা পেয়ে গেলাম যদি আরেকটাতে যাই দেখি এখানে কি আসে Islam Islamic movie Islam Islamic okay Islamic movie এই থিমটা দেখি ডিটেক্ট করতে পারে কিনা এখানেও ইসলামী বিভিন্ন সিরিজ দেয় যদিও এগুলোর সাথে আমি পরিচিত নেই এটা আমি আজকে দেখতেছি ওকে এটা থিমের নাম সেম থিম ফোল্ডার এটা যদি লুকানো আছে তারপরে এটা সেম থিম ওকে যাই হোক ব্যাপার না তারপরে যদি আমার এটা দেখি এটা মেবি লোডিং নিতেছে না অনেক সময় লাগতেছে তো এখানে ডিটেক্ট করতে পারতেছে না হয়তো এটা কোনো একটা ব্লগার দিয়ে বানাইছে মেবি এটা ব্লগার কোনো কিছু ব্লক স্পট দেখেন এখানে লেখা আছে ব্লক স্পট সেই জন্য এটা ফাইন্ড করতে পারতেছে না ওকে যাই হোক তো আমরা এইভাবে কিন্তু আমাদের বাইরের রিকোয়ারমেন্টগুলো ফ্লাপ করতে পারি আমরা থিমগুলো যদি ডিটেক্ট করতে পারি তাহলে আমাদের জন্য অনেক হেল্পফুল হবে আমাদের জন্য একটা ওয়েবসাইট বানানো কিন্তু খুবই ইজি হয়ে যাবে ওকে যাই হোক আজকের মতো আমরা এখানেই